জলস্থলে অসংখ্য রহস্যময় জায়গা আছে যেগুলো সাধারণ যুক্তি দিয়ে ব্যাখ্যা করা যায় না ঠিক তেমনি একটি জায়গা হলো ডেভিলস ট্রায়াঙ্গেল বা শয়তানের সাগর প্রশান্ত সাগরে জাপানি উপকূলে শয়তানের সাগরের অবস্থান নিয়ে আলোচনা করা হবে ধারণা করা হয় পৃথিবীর বারোটি জায়গায় ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড অত্যন্ত প্রখর এই জায়গাগুলোকে বলা হয় ভাইল ভোর্টিসিস শয়তানের সাগর বারোটি ওয়াইল্ড ভোর্টেসিস এলাকাগুলোর মধ্যে একটি এই জায়গাটি ডেভিলস ট্রায়াঙ্গেল বা শয়তানের ত্রিভুজ এবং ড্রাগন ট্রায়াঙ্গেল নামেও পরিচিত নাম যাই হোক না কেন এই এলাকার আয়তন নিয়ে মত পার্থক্য আছে কিছু নথিতে বলা হয় জাপানের পূর্ব উপকূল থেকে একশো কিলোমিটার দূরে আবার কোথাও বলা হয় জাপান থেকে বারোশো কিলোমিটার দূরে আয়োজেমা দ্বীপের কাছে অবস্থিত যেহেতু কোনো আনুষ্ঠানিক মানচিত্রে শয়তানের সাগর অঙ্কন করা হয় না তাই এর প্রকৃত আয়তন নিয়ে পরিষ্কার করে কিছুই বলা যায় না তবে সাধারণত জাপানের থেকে ফিলিপাইন সাগরের সিংহভাগ অঞ্চলই শয়তানের সাগর হিসেবে পরিচিত শয়তানের সাগরকে কেন্দ্র করে বহু পুরানো চীনের পৌরাণিক কাহিনী প্রচলিত আছে তারা মনে করত এই অঞ্চলের পানির নিচে ড্রাগন বাস করে এসব ড্রাগনই সমুদ্রগামী জাহাজগুলো গিলে খায় এক হাজার বছর আগে থেকেই তাদের মধ্যে এই রূপকথা চলে আসছে এর ফলে সহজেই বোঝা যায় যে অতি প্রাচীনকাল থেকে শয়তানের নানা ধরনের অলৌকিক ঘটনা ঘটে আসছে অতি সংবেদনশীল এই কাহিনী জাপানে জনপ্রিয় হবার পর জাপানিরা এই সামুদ্রিক এলাকাকে মনৌমি নামে ডাকে জাপানি ভাষায় অর্থ হল শয়তানের সাগর কয়েকশো বছর ধরে শয়তানের সাগর এলাকায় কুখ্যাতি রয়েছে বিগত কয়েক দশকে অমীমাংসিত ঘটনা এবং নাবিকসহ জাহাজ হারিয়ে যাওয়ার মতো বিষয় ঘটেছে এখানে চেঙ্গিস খানের নাতি কুবলাই খান বারোশো চুয়াত্তর সালে এবং বারোশো একাশিতে জাপানে আক্রমণ করেন কিন্তু দুইবারই এই শয়তানের সাগর তার আক্রমণে বাধা হয়ে দাঁড়িয়েছে কারণ শয়তানের সাগর এলাকায় মারাত্মক টাইফুনের কবলে পড়ে তার বাহিনী তার অধিকাংশ জাহাজ এবং প্রায় চল্লিশ হাজার সেনা শয়তানের সাগরে হারিয়ে যায় ১৯৪০ সালে এবং ১৯৫০ এর দশকে অনেক মাছ ধরার নৌকা এবং পাঁচটি সামরিক জাহাজ শয়তানের সাগরে নিখোঁজ হয়ে যায় এই হারিয়ে যাওয়া জাহাজের অনুসন্ধানের জন্য উনিশশো সালে কায়োমারু নাম্বার ফাইভ নামে আরেকটি জাহাজ পাঠানো হয় আশ্চর্যজনকভাবে সেই অনুসন্ধানী জাহাজটি একত্রিশ জন নাবিক সহ হাওয়ায় মিলিয়ে যায় তাদেরকে আর কোথাও খুঁজে পাওয়া যায়নি অনেক নাবিকের দাবি জাহাজটিকে নাকি মাঝে মধ্যেই সমুদ্রে দেখতে পাওয়া যায় কিন্তু জাহাজটির কাছে যাওয়া মাত্রই জাহাজটি উধাও হয়ে যায় এরপর থেকে জাপান সরকার সমুদ্রে যাতায়াত এবং পণ্য পরিবহনের জন্য শয়তানের ত্রিভুজ এলাকাকে বিপজ্জনক হিসেবে ঘোষণা করেন চীনা এবং জাপানি লোক কাহিনীর মাধ্যমে জনপ্রিয় হবার ফলে বিজ্ঞানীরাও অতি প্রাকৃতিক অঞ্চল নিয়ে গবেষণায় আগ্রহী হয়ে ওঠে